Sound. Take seven. Action. Hi আমি হচ্ছে গ্রিন জাদু গ্রিন জাদু পার্ট টু আসছে খুব তাড়াতাড়ি সবাই দেখবে হ্যাঁ জাদু জাদু অদ্ভুত জন্তু ঘরে ঢুকে পড়েছে বাঁচা বাঁচা বাঁচা এটা কি জিনিস ঢুকে জাদু গ্রিন এলিয়েন এ জাদু পাট্টু এ বাঁচা বাঁচা বাঁচা ওকে আচ্ছা বাঁচাও আরে কি হলো কেন চিৎকার করছো এটা আমি তোমার মেয়ে ওফ এটা কি এটা কি তুই আরে আরে আমি তো ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম গ্রিন এলিয়েন বা গ্রিন জাদু হোয়াটএভার এটা হয়ে এলিয়েন বা জাদু নই আমি আর জাদু বাইরে ব্লু থেকে কবে গ্রিন হয়েছে হ্যাঁ পাগল নাকি बच्चा तो तो तो रील से पिंड हुआ है देखा आपने लापरवाही का नतीजा कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं